ওকে আমরা গত ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম কিভাবে একটি Facebook page set up optimise এবং ডিজাইন করতে হয় এবং একটা শপ অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং পোস্ট করতে হয় এগুলো আমরা খুব পরিষ্কারভাবে দেখেছিলাম যদি আপনারা যদি না দেখে থাকেন ওই ভিডিওগুলো দেখে এই বিষয়গুলো পরিষ্কার হয়ে নেবেন তো আজকের ক্লাসটা হবে আমাদের মূলত ফেসবুক বিজনেস ম্যানেজার একা অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এবং অ্যাডস অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেটা আজকে দেখব তো আমরা ইদানিং দেখছি যে সব থেকে ফেসবুক পেজ আর অ্যাডস অ্যাকাউন্টটা মানে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টটা সবচেয়ে ডিজেবল হয়ে যায় এবং কি যেরকম দেখায় বুস্ট আনেবল এটা কিন্তু আমি রিসেন্টলি খুলছি এই পেজটা কিন্তু এখানে আমাকে বুস্ট আনেবল দেখাচ্ছে এখন এটাও কিন্তু সলভ করা যায় এখন আপনারা ভাবতে পারেন যে আমি এটা সলভ করার জন্য আমি এরকম করে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করব সেটা কখনো রেস্টে খাবে না কিন্তু আপনার দায়িত্ব খেয়ে ফেলছে তাই না এটা যদি বল মানে মনে করে থাকেন তাহলে এটা ভুল কারণ হচ্ছে দেখেন আমি যদি অন্য আমার একটা পেজে যাই এই পেজে যাই তখন কিন্তু আমি বুস্টটা করতে পারতেছি ঠিক আছে দেখেন আমি আরও অন্য অন্য পেজেগুলোতে যাই দেখেন সেগুলো কিন্তু আমি বুস্ট করতে পারতেছি এই যে দেখেন আমি বুস্ট করতে পারতেছি দেখছেন বুস্ট করার অপশন আছে এটা তাই আমি শুধু বুস্ট করতে পারতেছি না কারণ এখানে আমি দুইটা কন্টেন্ট আনছি বাইরে থেকে দুইটাই কপিরাইট কন্টেন্ট তো কপিরাইট কন্টেন্ট দিলে তো পেজ টেস্টে খাবেই প্রথম প্রথম তো আপনি যদি ভালো পিকচার দেন তাহলে তো সমস্যা হতো না আমাদের পেজটা সেজন্য আনেবল দেখাচ্ছে তো যাই হোক আপনারা কপিরাইট কোনো কিছু দিবেন না দিলে সমস্যা হবে এটা মাসবি তো যাই হোক আমরা এখন দেখব কিভাবে একটি ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে হয় তো অ্যাডস অ্যাকাউন্ট অথবা business account Facebook business manager account যদি তৈরি করতে হয় আপনাকে প্রথমে আগে যেতে হবে যে আমাদের আদৌ ফেসবুক বিজনেস ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্টটা আছে কি না যদি আমরা এখানে অ্যাডস ম্যানেজারে যাই এখান থেকে আমাদের হোম পেজ থেকে যদি যাই আমি সবগুলো প্রসেসই দেখাবো ভিডিওটা একটু ভালো করে একটু দেখবেন মনোযোগ দিয়ে যাতে বুঝতে পারেন এখানে যখন আমরা আসবো আমরা অনেকগুলো অ্যাড রান করে ফেলছি যেহেতু আপনারা নতুন যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্ট দিয়ে ফেসবুকের অ্যাড রান করবেন আর যদি অ্যাকাউন্টটা যদি না থাকে সেটা এখানে দেখতে পারবেন এখানে কিন্তু তারা সবসময় দুইটা অ্যাকাউন্ট ওপেন করতে দেয় তো আমার এখানে মোটামুটি একটা অ্যাকাউন্ট ফেসবুক নিচ থেকেই করে দিছে মানে তৈরি করে দিছে এটা বাই ডিফল্ট থাকবে সবারই এটা হচ্ছে পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট আর এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট ঠিক আছে আমরা এটা কিভাবে করছি এখানে মোটামুটি আছে তো আমার আছে যদি না থাকে আপনারা এটা তৈরি করতে পারেন তৈরি করতে হয় কিভাবে সেটা আমি দেখাবো তো এটা আপনি এখান থেকে করতে পারেন লিখতে পারেন Facebook business manager Facebook business manager লিখলে এই যে দেখেন প্রথমে একটা Meta business suite and business manager overview এখানে ক্লিক করলে আপনি কিন্তু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন দেখেন এখানে আসার পরে এখান থেকেও আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট আছে কিনা ঠিক আছে এখান থেকেও দেখতে পারেন তো এখান থেকে দেখতে পারেন পেজ আছে এখানে ঠিক আছে এখান থেকে সুইট অ্যান্ড সেটিং থেকেও দেখা যায় কিন্তু আমি চাচ্ছি না এরকম কোনো কিছু দেখতে আমি প্রথমে একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করব সেই জন্য আমি একটা ওয়ার্ড লিখব যেমন এখানে লিখব হচ্ছে ফেসবুক ফেসবুক বিজনেস এখানে কি লিখছি business dot Facebook dot com slash overview এটা লেখার পরে এখানে দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু আছে ঠিক আছে আমি আরেকটা অ্যাকাউন্ট তৈরি করব তার আগে একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এই কাজটা যদি আপনারা না করেন বা এই লিঙ্ক থেকে যদি বিজনেস ম্যানেজারটা অ্যাকাউন্টটা যদি ওপেন না করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টগুলো রেস্টেক হবে সব থেকে বেশি এই যে দেখেন আমি একটা লিঙ্ক লিখছি আপনি এইভাবে লিখতে পারেন business dot Facebook dot com overview এটা যদি আপনি না লেখেন এখান শুধু আপনি যদি ওইভাবে অ্যাকাউন্টগুলো করেন সেক্ষেত্রে আপনার পেজটা রেস্টে হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকে যায় এবং থাকবে মাসবি মাসবি দুই দিন আগের পাশে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মানে অ্যাডস অ্যাকাউন্টটা কিন্তু রেস্টেক হবেই বুস্ট আনেবল আসবেই তো এটা এটা আপনাকে অবশ্যই করতে হবে এটা করার আগে আপনাকে কিছু কাজ করতে হবে প্রথমে হচ্ছে আপনার ফেসবুকে আসবেন ফেসবুকে আইসা দেখবেন যে আপনি যে অ্যাকাউন্টটা করতেছেন সেই অ্যাকাউন্টটা কি আমার ভোটার আইডি কার্ড মানে আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল আছে কি না সেটা দেখতে হবে ভোটার আইডি কার্ড জন্ম তারিখ ভোটার আইডি কার্ড আবার বলতেছি ভোটার আইডি কার্ড জন্ম তারিখ এবং ইমেল এই তিনটা জিনিস আপনাকে কনফার্ম করতে হবে যদি সেই অ্যাকাউন্টটা হয় তাহলে আপনি অ্যাড অ্যাকাউন্ট রান করতে পারবেন তো আমি এখানে চলে যাব আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে যাব সেটিংসে এখান থেকে যাব সেটিংসে সেটিংসে আমি ক্লিক করব সেটিংস ওকে আমি সেটিংসে চলে আসলাম এখান থেকে দেখেন আমি চলে আসবো কি অ্যাকাউন্ট সেটিংসে অ্যাকাউন্টের সেটিংয়ে আসার পরে এখানে দেখেন আমার একটা জিমেল আছে হচ্ছে এটা রাজু আহমেদ এত এত হ্যান তো এটা আমি এডিট করি আমার জিমেলটা অন্য নামে আছে কিন্তু আমার দেখেন বাকি সব কিছু মানে এই অ্যাকাউন্টের মালিকের নামে আছে যেমন Shahid Akand voter ID card তার নামে আছে ভোটার আইডি কার্ডের যেরকম নামটা আছে সেরকম আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা ব্যাক করে ফেলি ব্যাক করে এবার আমি কি করব আমি এই জিমেলটা ওপেন করব কারণ এই জিমেলটা আমার কিছুক্ষণের মধ্যে লাগবে তো আমি আমার এই জিমেলটা আপনার যদি জিমেল ওইটা থাকে থাকলো ওইটা আপনি চেঞ্জ করে নেবেন অথবা আপনি যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই তো আমার যেহেতু আমার অ্যাকাউন্টটা এখানে ওপেন নাই আমি জিমেলটা এখানে ওপেন করে ফেলি ওকে আমি এখানে আমার জিমেলটা ওপেন সরি আমি এখানে আমার এই জিমেলটা ওপেন করে ফেললাম করার পরে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম ওকে নো থ্যাংকস থাক এরকমই ওকে আমি এটা দিয়ে আমার জিমেল অ্যাকাউন্টটা ওপেন করলাম এটা হচ্ছে আমার জিমেল অ্যাকাউন্ট তো আমরা বিজনেস এখানে আসলাম আসার পরে এখানে অনেক কিছু হ্যান ত্যান আছে এগুলো আপনি দেখতে পারেন যে কীভাবে অ্যাড ক্যাম্পেইন রান করতে একটু পরে নিতে পারেন চাইলে না চাইলে কোনো সমস্যা নেই আমরা এখান থেকে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করবো এখানে দেখেন একটা নাম সিলেক্ট করতে বলতেছে আমরা একটা নাম দেই ধরেন আমি দিচ্ছি হচ্ছে এটার নাম হচ্ছে আমাদের যেহেতু শপটা হচ্ছে মূলত ই রিলেটেড শপিং মেবি খোলা হয়েছে একটু এক সেকেন্ড আমি পেজটা আবার দেখি শপিং আয়ও মনে হয় শপিং পেজটা আমরা দেখি আমরা যে পেজটা খুলছি সেই পেজের নামটা অনুযায়ী তো আমি আমার এই অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করবো আর কি আপনি চাইলে আপনার মনের মতো করে একটা দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই তো আমি এটা দিয়েই করলাম এটা হচ্ছে আমার ফেসবুক এটা হচ্ছে আমার একটা নাম দিলাম আপনার যেটা পছন্দ সেটা দিতে পারেন আমি এখানে নাম দিলাম আমার ইউর অ্যাকাউন্ট নেম হচ্ছে এটা এখানে একটা জিমেল দিতে পারেন আমি বলছি জিমেলটা আপনি ওইখান থেকে দেখে সেই জিমেলটাই এখান থেকে ওপেন করে অথবা অন্য একটা জিমেল চেঞ্জ করে এখানে দিয়ে দেবেন আমি জিমেলটা দিয়ে দিছি দিয়ে এবার আমি সাবমিট করব। আপনারা এরকম করে নতুন অ্যাকাউন্ট করে নেবেন দেখি হয় কি না লোড নিচ্ছে বেশি তার মানে হয়ে যাবে এখন একটা বলতেছে ওকে ডান ওকে আমরা ডান করে দিলাম দেখি আমরা কোথায় যাই এখন কিন্তু আমরা অ্যাডস ম্যানেজারে চলে আসছি বিজনেস অ্যাকাউন্ট থেকে অ্যাডস ম্যানেজারে চলে আসছি তো এবার দেখেন অ্যাডস ম্যানেজারে আসার পরে আমার কোনো কিছু কিন্তু দেখাচ্ছে না এরকম দেখাচ্ছে গো টু সেটিংস হ্যান তো এখন আমাদের একটা মানে কনফার্ম কোড চলে গেছে যার মাধ্যমে আমরা দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টটা হয়েছে কিনা তো দেখেন আমাদের আমরা একটু রিপ্লেস করি এভাবে কিন্তু আপনাদের মাস্ট বি অ্যাকাউন্ট তৈরি করতে হবে নয় কিন্তু আপনার অ্যাকাউন্ট রেস্টে খাবে মাস্ট বি তো দেখেন আমার কিন্তু জিমেলটা এখানে আসতেছে না আপনারা জানেন যে ফেসবুকের এবং কি সোশ্যাল মিডিয়ার এস এম এসগুলো এখানেই সবচেয়ে বেশি আসে আমাদের এখানেই আসছে দেখেন এখানে লেখা আসছে Facebook confirm your business email address okay আমি এটা এনরোল করে দিই ওকে আমি এনরোল করে দিলাম আমি এটা কেটে দিই ওকে এখান থেকে আমি সব কিছু করে ফেলতে পারবো তো ওকে আমাদের বিজনেস অ্যাকাউন্টটা মানে প্রপারলি বা মানে প্রপারলি আমাদের কমপ্লিট হয়ে গেছে এইভাবে একটা বিজনেস অ্যাকাউন্ট আপনাকে তৈরি করতে হবে আর আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্ট থেকেই যদি ধরেন অ্যাড রান করেন যদি হঠাৎ করে আপনার পার্সোনাল অ্যাকাউন্টটা চলে যায় বা ডিজেবল হয়ে যাবে বা করে দেয় তখন কিন্তু আপনি অ্যাড রান করতে পারবেন না কিন্তু যদি আপনি এইভাবে এটা অ্যাড অ্যাড রান করা বন্ধ করে দিচ্ছে আপনি আরেকটা অ্যাকাউন্টে কিন্তু অ্যাড রান করতে পারবেন মানে দুইটা আপনাকে ফেসবুক সবসময় অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে দিবে ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো দেখি আমাদের একটু লোড নিচ্ছে আমি এখন দেখতেও পারবো যে আমার কয়টা মানে অ্যাডস অ্যাকাউন্ট হয়েছে সেটা কিন্তু আমি দেখাইতে পারবো ওটি একটু অপেক্ষা করেন এইভাবে অ্যাকাউন্ট করলে মাস্ট বি আপনার অ্যাকাউন্ট কিন্তু কখনোই কোনো সমস্যা হবে না আপনি খুব ভালোভাবে লং টাইম কিন্তু কাজ করতে পারবেন যাই হোক আমরা একটু মানে একটু লোড নিচ্ছে আমরা এটা অপেক্ষা করে দেখব এখানে কি একটু রিপ্লেস করে নেই দেখি রিপ্লেস করলে কোনো সমস্যা হয় কি না ওকে রিপ্লেস করে ফেলি yes email address has been verified বলতেছে আমাদের ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে গেছে ওকে একটু অপেক্ষা করি আমরা তার আগে আমি আরও কিছু জিনিস দেখাই এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে filter your name or email address যদি আপনার এই অ্যাকাউন্টের ভিতরে যদি কোনো বায়ারকে আপনি অ্যাড করতে চান সেখানে আপনার বায়ারের জিমেলটা এখানে দিয়ে দিলেই সে নামটা এখানে অটোমেটিকলি আসবে এখানে অ্যাড করে ফেলতে পারে সেটাও আমরা দেখব একটু অপেক্ষা করেন আমাদের এই লোড নিচ্ছে মনে হয় নেটওয়ার্কের প্রবলেম তো আমি চলে যাই এখন এটা এরকমই থাকতে থাকুক ঠিক আছে আমরা আমাদের এখান থেকে চলে যাই রিপ্লেস করি অ্যাডস ম্যানেজারে আমাদের যেহেতু বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে বিজনেস ম্যানেজার ওখান থেকে আমাদের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছি আমরা বিজনেস ম্যানেজার থেকে তো দেখি বিজনেস এখানে আমার কোনো অ্যাড অ্যাকাউন্টটা হয়েছে কিনা তো দেখেন আমার দেখেন ফ্যাশন আয়ো নামের একটা কিন্তু বিজনেস অ্যাকাউন্ট মানে অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে দেখছেন এখানে কিছুটা সময় নিতেছে এখানে একটু রিপ্লেস হবে ওকে নো অ্যাড অ্যাকাউন্ট এরকম হওয়ার কোনো কথাই আসে না ওই যে লোড নিচ্ছে তো অনেক সময় লাগতেছে এখান থেকে ad account create a new ad account এখানে আমরা তৈরি করতে পারি আর তো ভাই অ্যাড অ্যাকাউন্ট এখান থেকেও ক্রিয়েট করতে পারি আমার মনের মতো করে অ্যাড অ্যাকাউন্টের নাম লিখতে পারবো আইডি লিখতে পারবো অথবা এখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো বুঝছেন তো আমরা এটা আসতে একটু সময় লাগতেছে আমি এটা থাকলে এখান থেকে দেখতে পারতাম আরও পরিষ্কারভাবে তো যাই হোক এটা বাদ দিই ধরেন আমি এখান থেকে এরকম আসবে ঠিক আছে ওইটা লোড মোড নিয়ে এরকম আসার কথাই তো অনেক সময় লাগছে এখানে আমার অ্যাকাউন্টের নাম ইত্যাদি ইত্যাদি দেখাবে তো যাই হোক আমি এখানে চলে আসার পর সেটিংসের আবার দেখাই আমরা কিন্তু এখানে চলে আসব ঠিক আছে প্রথমে আমার অ্যাডস অ্যাকাউন্টের এই জায়গায় চলে আসবো অ্যাডস অ্যাকাউন্ট থেকে তো আমরা চলে যাব গো টু সেটিংসে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন অ্যাড অ্যাড অ্যাডে create a new account okay আমি চাচ্ছি যে সব কিছু এই অ্যাকাউন্টের ভিতর নিউ থাক আমি এখান থেকে ক্লিক করে এখানে অ্যাড অ্যাকাউন্ট নেম তো আপনি অবশ্যই অ্যাড অ্যাকাউন্টের নাম দিলাম হচ্ছে ফ্যাশন আয়ও দিয়ে দিলাম ওকে ফ্যাশন ধরেন আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে ফ্যাশন ফ্যাশন আয়ো ওকে আয়ো আয়ো তো টাইম জোনটা যদি বাইরের হয় যদি বাইরের যদি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হয় তাহলে বাইরের কান্ট্রি দিয়ে দিবে যেহেতু আমাদের বাংলাদেশ তো আমি বাংলাদেশে দিয়ে দিলাম মাইনাস সিক্স ওকে টাকা ঢাকায় দিয়ে দিলাম ডলার হবে কারেন্সি হবে মানে এইটার লেনদেন হবে পেমেন্ট মেথডে কী এটা অবশ্যই ডলারে হবে আমি এটা কনফার্ম করে দিই এখান থেকে বিজনেস ওকে মাই মাই মানে মাই বিজনেস অথবা যদি আপনার ক্লায়েন্টের জন্য হয় তাহলে ক্লায়েন্টের জন্য করে ফেলবেন এটা আমি এটা আমার মায়ের আমার জন্য নিজস্ব নিজের জন্য সেজন্য আমি এটা করে ফেলতেছি আমার মাই ইয়েতে তো এখানে সব কিছু হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে পার্টনার অ্যাক্সেস এগুলো অন করে দিতে পারেন ঠিক আছে এখানে এটা দিয়ে আমরা অ্যাসাইন করে দিতে পারি ওকে এখন আমরা এখান থেকে কিন্তু পেমেন্ট মেথডটা সিলেক্ট করে দিলেই কিন্তু আমাদের অ্যাডটা রান করার উপযুক্ত হয়ে যাবে ঠিক আছে আপনি চাইলে এটা এখন করতেও পারেন নাও করতে পারেন সমস্যা নাই তো এখন দেখেন কি বলতেছে dollar currency could not complete action okay দরকার নাই লোকেশন বাংলাদেশ ইউএসডি ডলার আমরা দেখি বিডিতে নেই কিনা বিডিতে টাকা ওকে বাংলাদেশি টাকাতে নেবে দেখি তো লোকেশন কারেন্সি ওকে সেভ করে ফেলি ওকে নিতেছে না আমরা এটা অবশ্যই ইউনাইটেড স্টেটসের ডলার দিয়ে দিব ইউএসডি ডলার ওকে সেভ করে ফেলি ওকে এটা ক্লোজই করে দিই ঝামেলা করতেছে না এখানে অ্যাড নেম আপনি আমি চাইলে অন্য কাউকে অ্যাড করতে পারবো এখানে সেম ঠিক আছে এটা কোনো বিষয় না অ্যাড এ পিপল অন্য কাউকে আমি অ্যাড অ্যাড ম্যানেজারে আমি অ্যাক্সেস দিতে পারবো অথবা অ্যাডস ম্যানেজারের এখানে আমি কাউকে অ্যাক্সেস দিতে পারবো এখানে সেম অন্য একটা অ্যাড অ্যাকাউন্ট এখানে অ্যাড করে নিতে পারবো ঠিক আছে মানে অন্য মাসের বিজনেস অ্যাকাউন্টটা আমি এখান থেকে অ্যাড করে নিতে পারবো তো এখানে মোটামুটি সবই দেখলেন আপনারা তো এখান থেকে আমরা দেখেন নিচের দিকে আসি পেমেন্ট মেথড এটা আমাদের প্রথম যদি আমরা অ্যাড রান করতে চাই তাহলে এই পেমেন্ট মেথডটা এখান থেকে ক্লিক করবেন ক্লিক করে আপনার পেমেন্ট মেথডটা সিলেক্ট করে নেবেন যদি আপনার কার্ড থাকে মাস্টার কার্ড অথবা ভিসা সেটা এখান থেকে দিয়ে দিবেন I am fine editing okay এখানে ক্লিক করে এখানে যে আপনার কার্ডটা যেটার সাথে যায় যেমন দেখেন এখানে কি কি কার্ড বাংলাদেশের সাথে যায় যেমন debit card Visa Mastercard হ্যানত্যান ইত্যাদি ঠিক আছে তারপর অনলাইন ব্যাংকিং যেমন এখানে মোটামুটি অনেকগুলো আছে আইবি এভিএল ব্যাংক আছে বাংলাদেশে এখানেও মোটামুটি এই ব্যাংকগুলো আমি দেখিনি কোনো দিন তো আমরা সবসময় মাস্টার কার্ডগুলো ইউজ করি এগুলো মেবি লোকাল ব্যাংকের জন্য বাংলাদেশ ব্যাংকের জন্য ইভিএল ব্যাংক তারপরে দেখতেছি সিটি ব্যাংক এগুলো ইন্টারন্যাশনাল মানে অনলাইন ব্যাংকিং এগুলো সেবা আপনি এখান থেকেও কিন্তু নিতে পারেন এটা বাংলাদেশের জন্য ঠিক আছে বাংলাদেশের লোকাল ব্যাংক যেগুলো সাপোর্ট করে এখানে মোড়ে গেলে আরও কিছু পেতে পারি কিন্তু মোড় তো এখানে দেখাচ্ছে না তা ইভিএল ব্যাংক দেখাচ্ছে আরও কিছু আমি আসলে দেখতে পেতেছি না সিটি ব্যাংক দেখাইতেছে এখানে কয়েকটা ব্যাংকের ই দেখাইছে এগুলো আপনি এখান থেকে যে ব্যাংক আপনি যে কোনো ব্যাংকে যাবেন যে বলবেন যে আপনাদের অনলাইন সিস্টেম আছে কিনা সিস্টেম থাকলে আপনি তাদের একটা কার্ড নিয়ে এসে আপনি কিন্তু বুস্টিংটা করতে পারেন এখানে আমরা সব কিছু কমপ্লিট করে নেক্সটে ক্লিক করব যেহেতু আমাদের অ্যাড অ্যাকাউন্ট এখন নাই সো আমার তো এখানে লাভ হবে না ওকে আমি এটা আমি এখান থেকে এই যে দেখেন আমি এখানে ধরেন আমি মাস্টার কার্ডটা ওপেন করে দিয়ে আমি নেক্সট করে দিলাম করে দিলে এখানে মাস্টার কার্ড যে ইনফরমেশন দিলে আমি অ্যাড করে নিতে পারবো এটা হচ্ছে পেমেন্ট মেথড এটা অ্যাড করার পরে আমরা নিচের দিকে আসব যেমন অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করব এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে এখানে ক্লিক করে আমাদের অ্যাড আইডি যে অ্যাকাউন্টে আসে যদি তৈরি করা থাকে সেটা আমরা এখান থেকে দিতে পারি অথবা ওকে এখান থেকে একটা তৈরি করে নিতে হবে পেমেন্ট মেথডটা ওকে এটা লাগবে না আমাদের অ্যাড এ পেস আমরা প্রাইমারি অ্যান্ড পেস একটা পেজ অ্যাড করে নিই দেখি পেজের ইউআরএল দিতে হবে এখানে তো অত কিছু জানতে হবে না এটা এইটুক তৈরি করা হয়ে গেলেই হয়ে যাবে আপনার কাজটা শেষ হয়ে যাবে তারপরে আমরা আমরা যেটা করব এখানে চলে আসব এখানে চলে আসার পর আমরা আমাদের ফেসবুকের আইকনে ক্লিক করে এখান থেকে অ্যাডস ম্যানেজারে আমরা ক্লিক করে চলে যাব এখান থেকে আসলে আমাদের আজকের কাজ কিন্তু একদম সিম্পল ঠিক আছে কি করতে হবে প্রথমে আমাদের বিজনেস ডট ওভার বিজনেস ম্যানেজারে যাইতে হবে বিজনেস ম্যানেজার থেকে একটা বিজনেস অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টটা কি এই বিজনেস অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে এবার দেখেন আমার এখানে চলে যাই ফ্যাশন আয়ের নামে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেছে এবার দেখি এখান থেকে কিন্তু আমি বুস্টিং চালাইতে পারবো দেখছেন অ্যাড এখন আমি এখানে আসার পরে কিন্তু আমি এখান থেকে দেখেন ওকে এই নামে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে কোটি ভিউ ওকে একটু লোড নিচ্ছে অনেক সময় লাগে অনেক সময় লাগে এই যে দেখছেন এখানে সব কিছু কমপ্লিট এটা হচ্ছে অ্যাড আইডি আমি আমার এই অ্যাড আইডিটা পাঠিয়ে দিলে কিন্তু মানুষ আমাকে তাদের অ্যাডস অ্যাকাউন্টে ওই ই করতে পারবে আর কি অ্যাড করতে পারবে এখানে এই যে আইডি দেখছেন এখানে আমি এটা দিলে কিন্তু অ্যাড আইডি হিসেবে ইউজ হবে তো যাই হোক আমরা এটা না করে আমরা এখান থেকে যদি এখন নতুন কোনো অ্যাড রান করতে চাই তাহলে এখান থেকে ক্রিয়েট ক্রিয়েট ক্লিক করব ক্লিক করে যে কোনো ধরনের অ্যাড আমরা রান করতে পারবো আবার ভিতরে যাইতে বলতেছে কিছু সেটিং প্রবলেম আছে maybe okay good morning okay payment মেথডগুলো সিলেক্ট করতে বলতেছে আমার তো পেমেন্ট মেথড নাই এখন ডিফল্ট অটোমেটিক সেটিংস এত ক্লিক অন রিভিউ হ্যাঁ হ্যাঁ ওকে এখানে পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে তাহলে আমাদেরকে অ্যাড রান করতে দেবে যেহেতু পেমেন্টটা নাই এখন আমাদের কনফার্ম ইয়ার ফেসবুক ওকে এখানে তো আমার ফেসবুক সার্চ ইউর আইডি এখানে তো দিয়েছে সমস্যা নাই তো ওকে আমাদের যেটা করতে হবে আমাদের বিজনেসটার অ্যাড মানে আমাদের এটা তো ভেরিফাই হয়ে গেছে দেখেন email is verification verified page run page required to run will be approve the ads your business promote it looking for do not have the page okay page খুঁজে পাইতেছে না ওকে পেজ খুঁজে আমি দিমনি সমস্যা নাই এখন আপাতত অ্যাড এখানে ই করলে আমাদের পেমেন্ট মেথডটা সেট করলে হয়ে যাবে যাই হোক আমরা এখান থেকে ব্যাক করি অ্যাডসে ক্লিক করি ক্যাম্পেনে চলে যাই ইয়েস তো এবার দেখেন এখান থেকে আমি চাইলে ফেসবুকের জন্য অর্গানিক কন্টিনিউ করি দেখে কি কি আছে কোনো ভুল থাকলে সেটা তো দেখাবে এখানে ওকে দেখেন সব ধরনের অ্যাড এখান থেকে রান করা যাবে তো যাই হোক আমরা গত এরপরের ক্লাসে আমরা দেখব কিভাবে সম্পূর্ণভাবে মানে অ্যাড রান করতে হয় সেগুলো আমরা দেখব